বিছানাটা পরে আছে দেখলে ঝরে তুই আঁকি I'm শাসন করলে মায়ের আদরের শিরোমণি শাসন করলে মায়ের আদরের শিরোমণি রাখা মায়ের যত জিনিস রাখা যতন করে মনে হইলে দেখি ভাগে বাড়ি দয়াল নবী পিতা হারা হারাইল মা জননী সালাম পাগলা পাপি সন্তান মারে চরণ পাইবনি সালাম সরকার সালাম সরকার পাপি সন্তান Thank you.